সৌদি আরব মধ্যপ্রাচ্যের একটি রাষ্ট্র মক্কা এবং মদিনা এই দেশে অবস্থিত হওয়ায় মুসলমানদের কাছে এটি পবিত্র বাসভূমি হিসেবে পরিচিত ইসলাম প্রধান এই দেশটিতে রয়েছে প্রায় ছিয়ানব্বই হাজার মসজিদ আর যার আজানে মুখরিত হয় প্রতি ওয়াক্ত সালাদ কিন্তু হঠাৎ মসজিদে উচ্চস্বরে আজান নিয়ে কথা বলায় গত সপ্তাহে তীব্র সমালোচনার মুখে পড়ে সৌদি আরব ইসলাম বিষয়ক মন্ত্রণালয় তারা বলেন মসজিদে উচ্চ স্বরে লাউড স্পিকারে আওয়াজ করে আজান দেওয়া যাবে না লাউড স্পিকারের সর্বোচ্চ সাউন্ড দেওয়া যাবে তিন ভাগের এক ভাগ পর্যন্ত তবে রেস্তোরাঁ ও ক্যাফেরিয়াগুলোর উচ্চ স্বরে গান বাজনা ও আওয়াজ নিয়ে মন্ত্রণালয় কর্তৃপক্ষ রইলেন একেবারে নিশ্চুপ এমন একটি সিদ্ধান্ত রাষ্ট্রটির উপর নেতিবাচক প্রভাব ফেলেছে বলে মনে করেন ধর্মপ্রাণ মুসলমানেরা বিষয়টিকে কেন্দ্র করে অনেক সৌদিবাসী রেস্তোরাঁ ও ক্যাফেটেরিয়াগুলোর উচ্চ স্বরে গান বাজনা নিয়ে তার বিপক্ষে গড়ে তোলেন সামাজিক গণ আন্দোলন তাদের মতে গান বাজনা যে উচ্চ স্বরে বাজছে তা আগে বন্ধ করা উচিত মসজিদের আজানের শব্দ কমানোর পূর্বে উচ্চ স্বরে আজান যদি সমস্যার কারণ হয়ে থাকে তবে উচ্চ স্বরে গান তো আরও তার থেকে বেশি সমস্যার কারণ হওয়ার কথা ধর্মপ্রাণ মুসলমানদের উচ্চস্বরে আজানের শব্দ শুনে অন্তরাত্মা প্রশান্ত হয় আর উচ্চ মিউজিকে হাই বিটে গান যখন চলে তখন তাদের অন্তরাত্মা কলসিত হয় কিন্তু এত সব আন্দোলন আর প্লেকার্ড দিয়েও কোনো লাভ হলো না সৌদি আরবের ধর্ম বিষয়ক মন্ত্রী আব্দুল লতিফ এই পুরো বিষয়টিকে উপেক্ষা করে এবং উল্টো যারা যারা এই সিদ্ধান্তের বিরুদ্ধে সরকারের সমালোচনা করেছেন ভিন্নমত প্রকাশ করেছে তাদেরকে দেশবিরোধী ও দেশের শত্রু বলে আখ্যা দিয়েছেন কি কারণে সৌদি সরকার এই পদক্ষেপ নিলেন আর কেনই বা আজানের শব্দ হঠাৎ সমস্যার কারণ হয়ে দাঁড়ালো আর দেশের মানুষের জন্য এমন চিন্তা কোথা থেকে আসলো এর স্পষ্ট কারণ এখনও জানা যায়নি আব্দুল লতিফ বলেন আমাদের কাছে অনেক অভিভাবকরা অভিযোগ করেছেন যে মসজিদের উচ্চস্বরে আজানের ধ্বনিতে শিশুদের ঘুমের সমস্যা হয় নামাজের জন্য আজানের প্রয়োজনীয়তা নেই সময় দেখেই নামাজ পড়া যায় এই বলে নামাজিদের উদ্দেশ্যে তিনি তার বক্তব্য জাহির করেন গণমাধ্যমে এমন বক্তব্যকে ইসলাম বিরোধী মনে করে সমালোচনা করায় উল্টো কয়েকজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে সৌদি নাগরিকদের মনের ভাব প্রকাশ করার স্বাধীনতা থাকলেও সরকারের সমালোচনা করার স্বাধীনতা তাদের নেই এছাড়াও সৌদি সরকারকে নিয়ে শুধুমাত্র সমালোচনা করার দায়ে আটক করা হয় হাজার হাজার সমালোচকদের ইসলামের পূর্ণভূমি মক্কা ও মদিনার দেশ সৌদি আরব যেখান থেকে রাসুল সাল্লাহ আলহাসাল্লামের জন্ম মৃত্যু এবং তার দীর্ঘ নবুয়াতের জীবন তিনি শিখিয়েছেন কিভাবে সালাত আদায় করতে হবে এবং তিনিও শিখিয়েছেন কিভাবে আজান দিতে হবে যা পুরো বিশ্বে আজ সমাদৃত হাজার হাজার কোটি কোটি মুসলমানের মণিকোঠায় বসবাস করে দৈনিক পাঁচ অক্ত নামাজের আজান আর যেইমাত্র সৌদি আরবের এই সংবাদটি গণমাধ্যমে প্রকাশিত হলো তখন থেকেই পুরো বিশ্ব জুড়ে নিন্দার ঝড় উঠেছে সৌদি আরবের অধিকাংশ নাগরিকরা আতঙ্কগ্রস্ত যে প্রিন্স সালমানের নেতৃত্বে দিন দিন মত প্রকাশের স্বাধীনতা পড়ছে হুমকির মুখে এবং মুসলমান ধর্মের যাবতীয় বিধিবিধানও পড়ছে হুমকির মুখে তাদের শুধু এখন একটাই অপেক্ষা কখন মহান আল্লাহ হুকুম করবেন আর এই অন্ধকার কেটে আলোর পরিস্ফুটন ফুটে উঠবে মসজিদে মসজিদে মাইক থেকে আজানের সুমধুর ধ্বনি শোনা যাবে la